LibreOffice Writer এ ছবি যুক্ত করা সংক্রান্ত এই কথ্য টিউটোরিয়ালে আপনাদের স্বাগত জানাচ্ছি। এই টিউটোরিয়ালে আমরা শিখব ডকুমেন্টে ছবির ফাইল যুক্ত করা, রাইটারে টেবিল যুক্ত করা, রাইটারে হাইপারলিংক যুক্ত করা। আমরা এখানে অপারেটিং সিস্টেম হিসাবে উবুন্টু লিনাক্স 10.04 এবং LibreOffice সংকলন সংস্করণ 3.3.4 ব্যবহার করছি। LibreOffice Writer এ কিভাবে একটি ইমেজ বা ছবির ফাইল যুক্ত করা যায় তা দিয়ে আমরা আলোচনা শুরু করব resume.odt ফাইলটি খোলা যাক এই ডকুমেন্টে ছবি যুক্ত করতে resume.odt এর মধ্যে ক্লিক করুন এবার মেনু বারের ইনসার্ট বিকল্পে ক্লিক করুন তারপর পিকচার এবং শেষে ফ্রম ফাইল বিকল্পত়ে ক্লিক করুন দেখুন একটি ইনসার্ট পিকচার ডায়লগ বক্স প্রদর্শিত হচ্ছে যদি আপনি কোনো ছবি আপনার সিস্টেমে সেভ করে থাকেন তাহলে লোকেশন ক্ষেত্রে ফাইলের নাম লিখে সেটি নির্বাচন করতে পারেন যেহেতু আমরা কোনো ছবি সেভ করিনি তাই আমরা ডিফল্ট অপশনগুলির থেকেই একটি ছবি যুক্ত করব এর জন্য ডায়লগ বক্সের বাম দিকের পিকচারস বিকল্পটির উপর ক্লিক করুন এখন যে কোনো ছবিতে ক্লিক করুন এবং শেষে ওপেন বাটনে ক্লিক করুন দেখুন আপনার ডকুমেন্টে ছবিটি যুক্ত হয়ে গেছে আপনি এই ছবিটির সাইজ পরিবর্তন করতে পারেন এবং এটিকে resume এর উপর ডান কোণে টেনে নিয়ে যেতে পারেন এর জন্য ছবির উপর প্রথমে ক্লিক করুন দেখুন ছবির উপরে রঙিন হাতল দেখা যাচ্ছে যে কোনো একটি হাতলের উপর কার্সার বসান এবং মাউসের বাম বাটন টিপুন কার্সার টেনে ছবির সাইজ পরিবর্তন করতে পারেন সাইজ পরিবর্তন করার পরে ছবিটির উপর ক্লিক করুন এবং editor এর ডান কোণে টেনে আনুন ছবি যোগ করার অন্যতম জনপ্রিয় পদ্ধতি হল ক্লিপবোর্ড অথবা স্ক্যানার এবং গ্যালারি ব্যবহার করা এরপর আমরা শিখব রাইটারে কিভাবে টেবিল যোগ করা যায় LibreOffice রাইটারের এর টেবিলে আমরা কোনো তথ্যকে একটি টেবিলের আকারে সংরক্ষণ করে রাখতে পারি আপনার ডকুমেন্টে একটি টেবিল যুক্ত করতে টুলবারের টেবল আইকনের উপর ক্লিক করে টেবিলের সাইজ নির্বাচন করতে পারেন অথবা আপনি মেনু বারের ইনসার্ট বিকল্পের মাধ্যমেও এটি করতে পারেন তাই শিরোনাম এডুকেশন ডিটেইলস এর নিচে একটি টেবিল যুক্ত করতে শিরোনামের নিচে কার্সার বসান মেনু বারের ইনসার্ট মেনুতে ক্লিক করুন এবার টেবলস বিকল্পের উপর ক্লিক করুন একটি ডায়লগ বক্স খুলে গেছে যাতে বিভিন্ন ক্ষেত্র দেখা যাচ্ছে নেম ক্ষেত্রে টেবিলের নাম হিসাবে রেজুমে টেবিল লেখা যাক সাইজ ক্ষেত্রে কলামের সংখ্যা হিসাবে 2 রাখুন রোস ক্ষেত্রের ঊর্ধ্বমুখী তীরে ক্লিক করুন এবং সারির সংখ্যা বাড়িয়ে ৪ করুন এইভাবেই আপনি কলাম এবং সারির ক্ষেত্রের পাশের ঊর্ধ্ব এবং নিম্নমুখী তীর চিহ্ন ব্যবহার করে টেবিলের সাইজ বাড়াতে বা কমাতে পারেন ডায়লগ বক্সের অটো ফরম্যাট বাটনে ক্লিক করুন একটি নতুন ডায়লগ বক্স দেখা যাচ্ছে যেখানে আপনি টেবিলের ফরম্যাট বা বিন্যাস নির্বাচন করতে পারেন এর জন্য রাইটের এ অনেক বিকল্প আছে format এর বিকল্পটির উপর ক্লিক করুন এবং তারপর ওকে বাটনে ক্লিক করুন ওকে বাটনে আবার ক্লিক করুন দেখুন দুটি কলাম এবং চারটি সারি বিশিষ্ট টেবিল শিরোনামের নীচে যুক্ত হয়ে গেছে এখন আমরা টেবিলের ভিতরে টেবিলের আকারে যে কোনো তথ্য লিখতে পারি উদাহরণস্বরূপ টেবিলের প্রথম সারি এবং প্রথম কলামের সেলের মধ্যে ক্লিক করুন এখানে লিখুন সেকেন্ডারি স্কুল এক্সামিনেশন এবার পাশের সেলে ক্লিক করে 93 শতাংশ লিখুন সুতরাং এটি দেখাচ্ছে যে রমেশ মাধ্যমিক পরীক্ষায় 93 শতাংশ নম্বর পেয়েছে এভাবে আপনি এই টেবিলে আরো শিক্ষাগত তথ্য লিখতে পারেন যে সেলে সেকেন্ডারি স্কুল এক্সামিনেশন লিখেছেন তার ঠিক নিচের সেলে ক্লিক করুন এখানে লিখুন হায়ার সেকেন্ডারি স্কুল এক্সামিনেশন পাশের সেলে নম্বর হিসাবে 88 শতাংশ লিখুন তৃতীয় সারির প্রথম সেলে ক্লিক করুন যাতে পরবর্তী সেলে যাওয়া যায় অথবা আপনি ট্যাব কি ব্যবহার করেও এক সেল থেকে অন্য সেলে যেতে পারেন সুতরাং ট্যাব কি টিপুন এবং লিখুন গ্র্যাজুয়েশন পাশের সেলে নম্বর হিসাবে 75 শতাংশ লিখুন শেষ সারির প্রথম সেলে ক্লিক করুন লিখুন পোস্ট গ্র্যাজুয়েশন পাশের সেল এ ৭০ লিখুন দেখুন resume শিক্ষার বিস্তারিত বিবরণ নিয়ে টেবিলটি তৈরি হয়ে গেছে এবার টেবিলের শেষ সেল এ বসানো যাক এখন যদি আপনি টেবিলের শেষ সারির নিচে একটি অতিরিক্ত সারি যোগ করতে চান তাহলে কিবোর্ডের ট্যাব কী টিপুন দেখুন একটি নতুন সারি যুক্ত হয়েছে টেবিলের বাঁদিকে অর্জিত ডিগ্রী হিসাবে পিএইচডি লিখুন এবং ডানদিকে প্রাপ্ত নম্বর হিসাবে 65 লিখুন সুতরাং আমরা দেখতে পাচ্ছি যখন কার্সার শেষ সেলে থাকে তখন একটি নতুন সারি যোগ করতে ট্যাব কি খুবই প্রয়োজনীয় ট্যাব এবং শিফট ও ট্যাব ব্যবহার করে টেবিলের মধ্যে এক সেল থেকে অন্য সেলে যাওয়া যেতে পারে টেবিলের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো অপশনাল কলাম উইডথ বিকল্প যা স্বয়ংক্রিয়ভাবে সেলের বিষয়বস্তু অনুযায়ী কলামের প্রস্থ ঠিকঠাক করে দেয় এই বৈশিষ্ট্য টেবিলের দ্বিতীয় বা ডান দিকের কলামে প্রয়োগ করতে প্রথমে দ্বিতীয় কলামের কোনো স্থানে ক্লিক করুন এবং কার্সার বসান এই ক্ষেত্রে শেষ সেলের 65 শতাংশ লেখাটির উপর কার্সার বসানো হল এখন মেনু বারের টেবল মেনু ক্লিক করুন এবং অটোফিট বিকল্পে যান স্ক্রিন এ যে মেনু দেখা যাচ্ছে তার থেকে অপশনাল কলাম্ন উইডথ বিকল্পে ক্লিক করুন দেখুন কলামের প্রস্থ নিজেই ঠিকঠাক হয়ে গেছে যাতে সেলের বিষয়বস্তু কলামে ধরে যায় একইভাবে একটি টেবিলের অনেকগুলি কলামের জন্য এটি করা যেতে পারে আপনি আপনার টেবিলে বিভিন্ন ধরনের বর্ডার বা সীমানা যেমন সব ভিতরের ও বাইরের সীমানা শুধুমাত্র বাইরের সীমানা দিতে পারেন কিংবা কোনো সীমানা নাও দিতে পারেন এর জন্য প্রধান মেনুর টেবিল ট্যাবে গিয়ে টেবিল প্রপার্টিজ বিকল্পে যান সেখান থেকে বর্ডারস ট্যাবে গিয়ে পছন্দের সীমানা নির্বাচন করুন এরপর আমরা দেখব রাইটারে এ কিভাবে একটি হাইপারলিংক তৈরি করা যায় হাইপারলিংক অনুসরণ করাকে হাইপারটেক্সট নেভিগেট বা ব্রাউজ করা বলে হাইপারলিংক হল একটি ডকুমেন্টের রেফারেন্স যা পাঠক সরাসরি অনুসরণ করতে পারেন অথবা সেটি স্বয়ংক্রিয়ভাবে অনুসরণ করা হয় একটি হাইপারলিংক একটি সম্পূর্ণ ডকুমেন্ট বা ডকুমেন্টের কোনো বিশেষ নির্দিষ্ট অংশকে নির্দেশ করে ফাইলে হাইপারলিংক তৈরি করার আগে এমন একটি ডকুমেন্ট তৈরি করতে হবে যা ওই হাইপারলিংক অনুসরণ করবে এর জন্য টুলবারে নিউ আইকনের উপর ক্লিক করুন একটি নতুন টেক্সট ডকুমেন্ট খুলে গেছে এখানে আমরা হবিস বা শখের জন্য একটি টেবিল তৈরি করতে পারি শিরোনাম লিখুন হবিস এন্টার কী টিপুন এখন আমাদের কিছু শখ নিচে নিচে লেখা যাক listening to music playing table tennis এবং পেইন্টিং ফাইলটি সেভ করা যাক টুলবারের সেভ আইকনে ক্লিক করুন নেম ক্ষেত্রে ফাইলের নাম হিসাবে হবি টাইপ করুন সেভ ইন ফোল্ডারের এর নিম্নমুখী তীর ক্লিক করুন ডেস্কটপ বেছে নিন এখন সেভ বাটনে ক্লিক করুন সুতরাং ফাইলটি ডেস্কটপ এ সেভ হয়ে গেছে এবার এই ফাইলটি বন্ধ করা যাক আসুন এখন resume.odt ফাইলে একটি হাইপারলিংক তৈরি করা যাক যার দ্বারা এই ডকুমেন্টটি খুলবে Educational Details টেবিলের নিচে শিরোনাম লিখুন Hobbies. Hobbies লেখাটিকে হাইপারলিংক করার জন্য সেটির উপরে কার্সার টেনে লেখাটি নির্বাচিত করুন। এবার মেনু বারের ইনসার্ট মেনুতে ক্লিক করুন এবং তারপর হাইপারলিংক বিকল্পতে ক্লিক করুন। একটি ডায়লগ বক্স প্রদর্শিত হচ্ছে যাতে internet, mails and news, document এবং নিউ ডকুমেন্ট বিকল্পগুলি আছে যেহেতু টেক্সট ডকুমেন্টের জন্য হাইপারলিংক তৈরি করা হচ্ছে তাই ডকুমেন্ট বিকল্পের উপর ক্লিক করুন এখন পাথ ক্ষেত্রের ওপেন ফাইল বাটনে ক্লিক করুন এবার ডেস্কটপ বিকল্পে ক্লিক করে যে নতুন ফাইলটি আমরা তৈরি করেছি সেটিকে খুঁজে নিন hobbyওডিটি বিকল্পে ক্লিক করে ওপেন বিকল্পটি ক্লিক করুন দেখুন ফাইলের অবস্থানটি পাথ ক্ষেত্রে দেখা যাচ্ছে অ্যাপ্লাইয়ে এ ক্লিক করুন তারপর ক্লোজ বাটনে ক্লিক করুন দেখুন হবিস লেখাটির নিচে রেখা আছে এবং সেটির রং নীল সুতরাং লেখাটি বর্তমানে একটি হাইপারলিংক হবিস এর উপর কার্সার বসান কন্ট্রোল কী এবং মাউসের ডান বাটন একসঙ্গে টিপুন দেখুন যে ফাইলে শখগুলি লেখা ছিল সেটি খুলে গেছে একইভাবে আপনি ছবি এবং ওয়েবসাইটের জন্য হাইপারলিংক করতে পারেন এখানে লিব্রিঅফিস রাইটার এর এই কথ্য টিউটোরিয়ালটি সমাপ্ত হলো এতে আমরা শিখেছি একটি ডকুমেন্টে কোনো ছবির ফাইল যুক্ত করা রাইটারে টেবিল যুক্ত করা রাইটারে হাইপারলিংক যুক্ত করা অ্যাসাইনমেন্ট বা অনুশীলনী practiceওডিটি খুলুন ফাইলের মধ্যে একটি ছবি যুক্ত করুন